ঠিক কথা কর যাও না আনা না কলিন হাউ কথা আটা হচ্ছে রে ফ্লাইওভার রাস্তা ফ্লাইওভার ছাড়ার বাপ আচ্ছা কি আদি দিয়ে রাম আচ্ছা কি আদি দাসা কি আদি কোটি কোটি কি হবে বারো তা পারে গেছে আরে না জানি লিখতে চিত্র মুখে কেউ জানতো না হাতে রে পুলিশ সেনাবাহিনী জনগণ ব্যাগের হাতে ধরা যাইব হরে এখন কোথায় ফালাবি তোরা আগুন পর্যন্ত করছো না

অভিশাপ কোটি কোটি মানুষের সাক্ষী দিব বিদেশে বাংলা মাসি মাসে খাবি না মাসি দোয়া করে তুমি কত অভিশাপ আল্লাহ কত পেটাচ্ছে দোয়া করছে আল্লাহ কত পেটাচ্ছে খেকা ছিল সামসা ভালো লাগে আল্লাহ কত পেটাচ্ছে লাখ লাখ টিয়া খাই খাই না বুবো ঠিক টিয়া খাই খাই না বাস তিরিং তিরিং টাকা আছে কোনো বলছে যাবি কথা নকল আসো থাকো হরে কথা কে থাকো চল তো চল ঠিক আছে তুমি এখন মাথা গরম করে নকল এ কি রে বলো সাইলে সাইলে আসিনেরও তাল্লা রহমত আছে বলো আসিনেরও তাল্লা কত পড়তে দাদির উন্নতি হুদিরও তাল্লা কত পড়তে আসসালামু আলাইকুম পড়াই পালার মুসলমান হইতে তো মুসলমান তো গোটা তাই গরি গেল মুসলমান হইতে কি পালে নামাজ পড়ে যাকি এই তা মহিলা কাল তো মহিলা আর না খারাপ করে গেল তাজিদ পড়ে বলো মোটিভেট সাহায্য আবার আবার আবার

মানুষের অত্যাচার মানুষের নির্যাতন দেখে করছি আমি কোনো চোর বাদি খানা খাই নকরি খাই খাই যায় চাহ খাই নয় তুমের মুখে চলে এসেছি

এবার মোদি এই আর আগে দেবো এবার ছিল আর তোরা মোদি নাকি সব আছে ইয়াই ইন্ডিয়া ইন্ডিয়া দাগো তো তাই দেখো তোমার ইন্ডিয়া কন্ট্রি হচ্ছে না না ইন্ডিয়া কন্ট্রি এখন হচ্ছে না ইউ তুই আমার অবস্থা কি হইছে লাগরে বলি দিন না লাগরে মুড়ি না লাগরে লাগরে মানে কোটে নেব না হ্যাঁ ইন্ডিয়া লাগাম কাম সুযোগ

আচ্ছা এখন আর কই